হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো বিপ অ্যাপটি সম্পর্কে আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে মেসেজ করা শুরু করবেন সব ডিটেলস কিভাবে আপনার প্রোফাইলকে সাজাবেন প্রোফাইলকে কিভাবে পিকচার দেবেন এবং প্রোফাইল নেম কিভাবে রাখবেন তো বন্ধুরা এই নিয়মগুলো নিয়ে বা এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জানব আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে আপনি বুঝতে অসুবিধা হবে যদি আগে থেকেই এই অ্যাপটি সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনি টেনে টেনে দেখতে পারেন আপনারা দেখছেন হ্যাকিং ও টেকনোলজি এবং আপনাদের সামনে রয়েছে আকুল বাই ক্যামেরার পিছনে অবশ্যই কেউ নাই তো আজকে আমরা কথা বলতে চলেছি বিপ্যাপ নিয়ে বিপ্যাপটি কেন আপনি ইউজ করবেন বিপ্যাপটি হচ্ছে হোয়াটসঅ্যাপ আর ইমুর মতোই একটি অ্যাপ যেখানে আপনি কাউকে মেসেজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা যদি ইমু চালিয়ে থাকেন দেখবেন বড়ল অবস্থা অ্যাড অ্যাড অ্যাড অ্যাডের পর অ্যাড একটা ব্যাক প্রেস করছেন অ্যাড চলে আসছে কাউকে কল করছেন অ্যাড চলে আসছে তো সেখানে ইমো কিন্তু চলানোই যাচ্ছে না সেই পরিস্থিতিতে আমরা জানি বিপ্যাপটি কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে এবং বাংলাদেশে এটি খুব জনপ্রিয়ই হয়ে গেছে দ্রুতই তো বন্ধুরা এরপর আপনারা এটিকে হোয়াটসঅ্যাপের মতো করে ইউজ করতে পারেন তো এখন হোয়াটসঅ্যাপেও একটি নীতি রয়েছে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাকি এখন আমাদের তথ্যগুলো ফেসবুককে দিয়ে দেবে তো আমাদের এই যুগে আমাদের কিন্তু তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের তথ্যগুলো অনেক জায়গায় শেয়ার করি যার কারণে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমরা এজন্য আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ এমুকে বাদ দিয়ে এখন আমরা বিপের দিকে সবাই চলে যাচ্ছি তো আপনিও আসুন আপনিও বিপ চালা সমস্যা নেই আর এই ভিডিওতে আমরা অ্যাকাউন্ট করাটাই শিখবো তো চলুন ডিটেলসে ঢুকা যাক তো বন্ধুরা অ্যাপটিকে ডাউন ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে ডাটা চালু করে প্লে স্টোরে চলে যেতে হবে আমরা প্লে স্টোরে চলে গেলাম এরপর আমাদেরকে সার্চ বক্সে লিখতে হবে বিআইপি বিপ লেখার পর আমাদেরকে সার্চ দিতে হবে আমরা এখন সার্চ দিলাম দেখুন আমাদের সামনে বিপ মেসেজিং বা মেসেজিং যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি চলে এসেছে এরপর আমরা ইনস্টলে ক্লিক করব দেখুন পঁয়ত্রিশ এমবির একটি অ্যাপ এবং ওয়ান মিলিয়ন রিভিউ রয়েছে four dot four point five rating এবং পর পঞ্চাশ মিলিয়ন প্লাস ডাউনলোড তো বন্ধুরা এটি কিন্তু খুব জনপ্রিয়ই একটি একটি অ্যাপ এবং খুব দ্রুতই জনপ্রিয় হয়েছে এবং এটি বাংলাদেশের মানুষের কাছে একটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে এখন তো আমরা এটিকে এখন ইনস্টল করব ইনস্টল করার পর ওপেন করব এবং তারপর দেখব কিভাবে আমরা অ্যাকাউন্টটি করব তো দেখুন আমাদের কিন্তু ইনস্টল হচ্ছে তো এখানে দেখে নিন যে বিপের যে ইয়াগুলো রয়েছে এগুলো হচ্ছে বিপের সার্ভিস তো বন্ধুরা এখন আমরা ওপেনে ক্লিক করব তো আপনারা যখন ওপেনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে বিপ এর এরপর লেখা থাকবে গেট বিপেন এখানে কতগুলো চলতেছে আমরা বাটনটিতে ক্লিক করে দিলাম গেট পিবেন এরপর দেখুন যে ওদের প্রাইভেসি অ্যান্ড টার্মস যেগুলো টার্মস অফ ইউজ যেগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে কন্টিনিউ করে দিতে হবে আপনারা চাইলে ওদের প্রাইভেসি এর পড়ে নিতে পারেন তারপর allow beep to make and message phone calls তো এখানে সবগুলো আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ এরপর দেখুন এখানে নিচে করে দেখুন দুইটি অপশন রয়েছে get verification code by a virtual number তো দেখুন এখানে আপনারা যদি ভার্চুয়াল নাম্বার কিনতে চান তাহলে বাইয়ে ভার্চুয়াল নাম্বারে ক্লিক করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে যে নাম্বারটি নেবেন সেই নাম্বারটি কিন্তু আপনার ওখানে শো করবে যাকে ফোন করবেন তো আমরা তো বাঙালি আমরা কি করব আমরা ফ্রিটাই চালাবো তো আমরা এখান থেকে কোনো নাম্বার কিনবো না আমরা এখন গেট তারপর আমাদের যেখানে দেখুন এখানে প্লাস এইট এইট জিরো যেটি আমাদের কান্ট্রি কোড রয়েছে সেটি এসে গেছে এরপর আমরা আমাদের নাম্বার দিব তো আমাদের নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব অ্যান্ড ইয়েস দিব তো আমাদের ভেরিফিকেশন কোডটি এসে তারপর দেখুন হয়ে গেছে অটোমেটিক এখন আমাদের কিন্তু আমাদের প্রোফাইলে নিয়ে গেল অ্যালাউ ক্লিক করলাম এরপর এখানে নাম এবং প্রোফাইল দিতে হবে নেমের উপর ক্লিক করে এখানে আপনারা নেম দিতে পারেন এবং ফটো এটার উপর ক্লিক করে আপনারা আপনাদের ফটোটি দিয়ে দিতে পারেন তো দেখুন এগুলো আমি দিয়ে রেখেছিলাম যে আকুল বাইন নাম এবং ফটোর উপর আপনি যদি ফটো দিতে চান ফটোর উপর ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ফটো চয়েস করার অপশন বন্ধুরা আপনারা নাম দেওয়ার পর এবং ফটোটি সিলেক্ট করার পর ডানের উপরে ক্লিক করবেন উপরে দেখুন ডান রয়েছে ডান লেখা এটার উপর ক্লিক করে দিলে আপনাদের কিন্তু প্রোফাইলটি হয়ে যাবে এবং আপনারা সফলভাবে রেজিস্ট্রেশন করা হয়ে যাবে এরপর আপনাদের মেইন দেখতে পাবেন তো অ্যালাউ দিচ্ছি আমি কন্ট্যাক্ট তো এরপর এখানে আমাদের যা ইয়ে এটা হচ্ছে মেসেজ অপশনে থাকলাম এরপর রয়েছে কল অপশন কল অপশনে আপনি কাউকে কল করতে পারবেন বা কেউ কল করলে সেটি আপনি রিসিভ করতে পারবেন দা দেখতে পারবেন মেসেজ অপশনে আপনারা ওই হোয়াটসঅ্যাপ আর ইমোর মতো যেরকম সেরকমই এবং ডিসকভার বাটন একটি দেওয়া হয়েছে এখানে যেখানে আপনারা অনেক কিছু খুব দ্রুতই দেখে নিতে পারবেন এরপর হয়েছে মোর অপশন মোর অপশন থেকেও আপনারা কিন্তু আপনাদের প্রোফাইল এবং নেমটা চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনি একটি ডিসক্রিপশন এখানে দিতে পারেন হোয়াটস অন ইউর মাইন্ড একটি ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন তো এটা আপনার ইচ্ছে আপনার সম্পর্কে কিছু লিখে দেবেন নামের পিছনে এরপর ডানে ক্লিক করে দেবেন তো এরপর দেখুন আপনি ইচ্ছাগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এখানে সেটিং রয়েছে এগুলো আপনারা সবাই জানেন তো আমি জাস্ট অ্যাকাউন্টটা করাটা দেখালাম আর এখানে দেখুন যে আপনি কিন্তু কন্ট্যাক্টে এই কন্ট্যাক্টকে কিন্তু আসলে এখান থেকে আপনি কাউকে কল দিতে পারবেন এবার হচ্ছে মেসেজে গিয়ে মেসেজ দিতে পারবেন কাউকে এখানে মেসেজ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি কাউকে সিলেক্ট করে মেসেজ দিয়ে দেবেন এটা এখন আমি কাউকে মেসেজ দিব না তো বন্ধুরা এই ছিল আসলে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন বিপ্যাপে আর আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করুন আমি খুব দ্রুত ডিটেলসে একটি আরও আরও একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে একটি বিপ অ্যাকাউন্ট করতে হয় তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার এই ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করুন এবং তাকেও জানান যেন বিপ্যাপটি সে ইউজ করে ধন্যবাদ সবাইকে